এভাবেই বিধাতার ডাকে সাড়া দিয়ে প্রিয়জনদের কাঁধে ভর করে বিদায় নিয়ে যাচ্ছেন বাসন থানা আওয়ামী লীগের প্রবীণ নেতা মরহুম গিয়াসুদ্দিন মাতব্বর তার জানা যায় শত শত মানুষের উপস্থিতি দেখা যায় সব কাজকে উপেক্ষা করে বর্ষিয়ান এই নেতার জানা যায় ছুটে আসেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি আবদাল হোসেন সরকার রিপন জানা যায় সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন আবদাল হোসেন সরকার রিপন বাবা ওনার যে পরিবার সেই পরিবার যাতে এই সুখ সইতে পারেন এই কথা বলে আপনারা যারা জানা যায় আপনারা অংশগ্রহণ করেছেন আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে গৌরবের প্রতি তার জন্য দোয়া আছে আমি আমার কথা শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহি কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চু শ্রমিক লীগ নেতা এম এ কাদির তেরো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা ষোলো নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রইসুদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মিয়া হাজি আব্দুল আলিম সহ অসংখ্য নেতাকর্মী বর্ষিয়ান এই নেতা রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়